আমরা ভালো মন্দ যেরকমই হই না কেন কিছু মানুষ আমাদের অপছন্দ করে এবং আমরাও কিছু মানুষকে অপছন্দ করি আমরা যখন কোথাও লোকের মাঝে যাই সেখানে এমন একজন অন্তত থাকে যে সব কিছুই জানে এবং আমাদের পছন্দের বা আবেগের বিষয়ে এমনভাবে বিষোকদার করে ফেলে যার ফলে ওই বিষয়টিই আমাদের ঘৃণার বিষয় হয়ে ওঠে আর ওইভাবেই ওই মানুষটিও চিরতরে অপছন্দের তালিকাভুক্ত হতে থাকে এমনিভাবে অনেকেই আমাদের অপছন্দ কিংবা আমরাও অনেক মানুষের অপছন্দের তালিকাভুক্ত হয়ে থাকি মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে এর মূল কারণ আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ বাহ্যিক আচরণ বা অভ্যাস সো আজকের এই ভিডিওতে আমি এমন ছয়টি অভ্যাসের কথা আলোচনা করব যে অভ্যাসগুলোর কারণে অন্য মানুষের কাছে আমরা অপছন্দের ব্যক্তি হয়ে যাচ্ছি যা হয়তো আমরা নিজেও জানি না এই ছয়টি অভ্যাস যদি আমরা ভালোভাবে আমাদের থেকে দূর করতে পারি তাহলে খুব সহজেই আমরা অন্য মানুষের কাছে পছন্দনীয় একজন ব্যক্তি হতে পারি তাহলে চলুন জেনে নেই সেই ছয়টি অভ্যাসগুলো কী কী নাম্বার ওয়ান ফুরন কাটা অর্থাৎ অন্যের কথা কেটে দিয়ে নিজে কথা বলা এই অভ্যাসটা কিন্তু অনেকের মধ্যেই আছে মনে রাখতে হবে সামনের মানুষটি আপনার মনোযোগ আকর্ষণ করতেই চায় গল্প কিংবা কোনো সমস্যা যাই বলুন না কেন কারোর কথার মাঝখানে বারবার ফোরন কাটা অর্থাৎ আপনি তার কথাটাকে কেটে দিয়ে আপনি কথা বলছেন এটা কিন্তু অন্য মানুষ খুবই অপছন্দ করে এইভাবে যারা বেশি কথা বলেন এবং অপরের কথার মাঝে বিঘ্ন সৃষ্টি করেন তাদের এই অভ্যাস অপরের অপছন্দের কারণ হয়ে দাঁড়ায় তাই সামনের মানুষের কথা মনোযোগ দিয়ে শোনার পরেই নিজের বক্তব্য বলা উচিত নাম্বার টু দেখানোর চেষ্টা করা মনোযোগ আকর্ষণ করতে গিয়ে আমি এই করেছি ওই করেছি অমুকের সাথে আমার যোগাযোগ আছে ইত্যাদি দেখানোর মতো প্রচেষ্টাগুলো অপরের অপছন্দের কারণ হয় কারো সঙ্গে পরিচয়ের সময় দেখা যায় অনেকেই নিজের যাবতীয় গুণাবলী উজাড় করে দিতে গিয়ে সামনের মানুষটির মৌখিক বাহ বা পেলেও প্রকৃতপক্ষে হয়ে ওঠেন অপছন্দের মানুষ তাছাড়া আমরা প্রায়ই অপরের কাছে নিজের উদারতার কথা কিংবা অন্য কাউকে সাহায্য করার মতো কৃতিত্ব দেখাতে চাই এই স্বভাবটি ভীষণভাবেই অপরের অপছন্দের কারণগুলির মধ্যে একটি নাম্বার থ্রি আমি যাকে পছন্দ করব না সেও তাই করবে অর্থাৎ সামনের মানুষটিকে যদি আমি মনে মনে অপছন্দ করি তাহলে স্বাভাবিকভাবেই সেও আমাকে অপছন্দ করবে মানুষের সকল ভাষার উপরের ভাষা হলো শারীরিক ভাষা যার দ্বারা অন্যজন বুঝে যায় যে তাকে আমরা অপছন্দ করছি এটা একটা বৈশ্বিক নিয়ম অপছন্দের বিনিময়ে অপছন্দেই পাওয়া যায় কাজেই কারো পছন্দের মানুষ হতে হলে তাকে অন্তর থেকে পছন্দ করতে হবে নাম্বার ফোর ইমোশন লুকানোর চেষ্টা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ইমোশন লুকানোর চেষ্টা করেন মুখে মুখে খুব ভালো বলছি অথচ আড়ালে তার সম্পর্কে রাগ খুব প্রকাশ করছি এটা মানুষের অপছন্দের বিষয় মানুষ সর্বদা চায় যে কারো পছন্দ অপছন্দ যাই হোক না কেন আবেগ লুকাতে নেই শান্ত মাথায় তাকে সরাসরি অপছন্দের কারণটি বলা বলা উচিত ফলে খোলামেলা আলোচনায় ধারণাগুলি পরিষ্কার হয়ে যাবে বিরক্তি এলেও তাকে সংযতভাবে প্রকাশ করা প্রয়োজন মনে রাখতে হবে আবেগ লুকানো আর আবেগ নিয়ন্ত্রণ সম্পূর্ণ আলাদা দুটি বিষয় আবেগ নিয়ন্ত্রণ বিষয়ে পরে আলোচনা করা হবে নাম্বার ফাইভ ব্যক্তিগত বিষয় প্রকাশ করা বন্ধুত্ব গড়ে ওঠার আগেই কোনো মানুষের সঙ্গে পরিচয়ের শুরুতেই ব্যক্তিগত বিষয়গুলো তার সাথে শেয়ার না করাই উচিত কারণ একজন মানুষ অপরজনকে জেনে বুঝে ওঠার আগেই এত ঘটনার বিবরণ কারো শুনতে ভালো নাও লাগতে পারে তাই খুব কাছের মানুষ না হলে একান্ত ব্যক্তিগত বিষয়গুলি শেয়ার করতে নেই মানুষ অপরের দীর্ঘ অপ্রয়োজনীয় কথা কেউ শুনতে পছন্দ করে না নাম্বার সিক্স বেশি ভালো হওয়া অবাক হবার কিছু নেই একথা সত্যি যে খুব ভালো হওয়াটা অপরের অপছন্দের একটা বড় কারণ কোনো বিষয়ে খুব ভালো হলে সেই মানুষের সামনে নিজেকে খুব হীন ও ছোট মনে হয় আর সেটাই কোনো মানুষ চায় না আরেকটা বিষয় হলো বেশি ভালো হলে কেউ লুখে তাকে অবিশ্বাস করে এত ভালো মানুষ হতেই পারে না তখন তার দুষ খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে ফলে ভালো লোকেরা আত্মীয় স্বজন থেকে একটু দূরেই সরে যেতে থাকে তার মানে এই নয় যে আমরা ভালো মানুষ হব না অবশ্যই আমরা সবসময় সত্য কথা বলার চেষ্টা করব এবং ভালো মানুষের সঙ্গে থাকার চেষ্টা করব সো আজকের এই ভিডিওটি এতটুকুই হ্যাঁ আরেকটা কথা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো করাচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু নিজেকে সফলতার শীর্ষে পৌঁছাতে প্রতিদিন নতুন নতুন বিষয় শিখতে আগ্রহী তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় আর হ্যাঁ এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং